মুন্সিগিলা তোমাকে দাও নিমন্ত্রণ নীলফামারি একবারে বেড়ে যাহার তোর হে আলু বাইগন তরকারি শীতল পুরি ভত্তা করি আইসিল সবাই একবার খায়া যাহার তোর হে আলু বাইগন তরকারি শীতল পুরি ভত্তা করি আইসিল সবাই একবার খায়া যাহার বাংলাদেশের মানসিগিলা তোমাকে একবার বেড়ে যাহার ওরে আলু বাইগুন কারি শীতল পুরি ভর্তা করি আইসের সবাই একবার খায়া যাহার ওরে আলু বাইগুন কারি শীতল পুরি ভর্তা করি আইসের সবাই একবার খায়া যাহার গোদাবাড়ি তামাকে বাড়ি আইলে দেখবেন সারি সারি নেলফামারি আবাদ ইলিয়া হয় ওরে বন্ধু যদি যাবার সাহান নেলফামারি বেড়ে যান টাটকা টাটকা তর তারি খাহান আদা বাড়ি তামাকে বাড়ি আইলে দেখবেন সারি সারি নেলফামারি আবাদ ইলিয়া হয় ওরে বন্ধু যদি যাবার সাহান নেলফামারি কানাটা তরকারি খাহা বাংলাদেশের মানসি গিলা তোমাকে দাও নিমন্ত্রণ নেলফামারি একবারে বেড়ে যাহান ঘুরে আলু বাইগুন তরকারি শীতল পুরি ভর্তা করি আসলে সবাই একবার খায়া যাহান ঘুরে আলু বাইগুন তরকারি শীতল পুরি ভর্তা করি আসলে সবাই একবার খায়া যাহান পেটে খাবার জাহান টাউনের ফামারি জাহান নীল সাগরের মিষ্টি হাওয়া খান ওরে নীল সাগরের পারদে বইসেন হাজার হাজার পাখি দেখেন জুড়াইবে এহলা তোমার পিকনিক যদি খাবার জাহান টাউনের ফামারি জাহান নীল সাগরের মিষ্টি হাওয়া খান ওরে নীল সাগরের পারদে বইসেন হাজার হাজার পাখি দেখেন ফুরাইবে এহলা তোমার প্রা বাংলাদেশের মানসি গিলা তোমাকে দাও শুনি মন্ত্রণ নেলফামারি একবার ব্যারিজ আহান ওরে আলু বাইগর তরকারি শীতল পুরি ভর্তা করে আসেন সবাই একবার খায়া যাহান রে আলু বাইগর তরকারি শীতল পুরি ভর্তা করে আইসেন সবাই একবার খায়া নীলখামারি কালে কালে বদল হয়া পরে হইছে নীলফামারি নাম পুকুর মাজার আছে শাখা মাসা বাজার আছে ছবির মতন হারোয়া গ্রাম কুন্দুরা ইপিজেড আছে সেইটা আমার অহংকার ছাওয়াগিলা চাকরি করে দুঃখিনীমা বাড়ির থাকে ছাওয়াগিলা বেতন পায়া দুঃখিনীমার ভরে দিছে প্রাণ খ্রিস্টান আলফামারি ছিল আরো রাজার বাড়ি কুন্দু রাজা আসিল তার নাম ওরে কুন্দু পুকুর মাজার আছে শাখা মাছা বাজার আছে ছবির মতন হারোয়া গ্রাম বাংলাদেশের মানসি গিলা তোমাকে দাও শনি নিমন্ত্রণ নেলফামারি একবারে বেড়ে যান ওরে আলু বাইগন তরকারি শীতল পুরি ভর্তা করি আসলে সবাই একবার খায়া যান ওরে আলু বাইগন তরকারি শীতল পুরি ভর্তা করি আসলে সবাই একবার খায়া যান ওরে আলু বাইগন তরকারি শীতল পুরি ভর্তা আইসেন সবাই একবার খায়া যা